তাদের কাস্টে প্রতিরোধ তৈরি আচ্ছা, হয় আচ্ছা, আচ্ছা। মানে হ্যাঁ, তারা তৈরি করতে হইব হ্যাঁ, এটা মাছ ধরা এটা কোমরে বাঁধতে হইব এটা কোমরে বাঁধতে মাছ হ্যাঁ, মাছগুলো তুলে রাখা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা বলছি এখানে মানে কি কি আস্তে আস্তে আস্তে সরি সরি জোরে কথা বলা যাবে না বলো কি কি জন্তু দেখা যায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো লেপার্ড জোন এখানে লেপার্ড এলিফ্যান্ট বাইসন রাইনো সব কিছুই পাওয়া যায় আমরা জানি না দেখা পাবো কি না তবে চেষ্টা করতে পারি যদি দেখা পাওয়া যায় মানে আমরা যে টাইমটা এসছি ঠিক তো টাইমটা টাইম এখানে কোনো ফিক্সড নয় সন্ধ্যাবেলাতেও এদের বেরিয়ে আসার টাইম ওরে বাবা এটা কি